হ্যালো বাবাদের সবাই কেমন আছে সবাই সবাই ভালো তো এখন তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে তো এটাও একটা র্যাঙ্ক গেম প্লে হবে অ্যান্ড এই ম্যাচে একটা আঠারো কিল হবে অ্যান্ড প্রথম থেকে নেমে যে একটা ফাইট হবে তো দারুণ একটা ম্যাচ হবে তো সবাই দেখতে থাকো আমাদের গেম প্লে ভিডিওটা তো দেখা দেখতে আমরা নেমে পড়ছি পিকে কিন্তু পিকের কোনো বাড়ি দখল করতে পারি নাই সোজাসুজি ভাঙা বাড়িতে চলে আসছে এখানে থমথম মুখে তো ডবল ডোয়ে যাবো এখন ডবল ডোয়ের সাইডে যত সম্ভব ইনিমে নামছে অনেকগুলো তো দেখা যাক এখান থেকে একটা কিল দুটো নেই কপালে কই আছে নিচে ফ্যাট হচ্ছে আরে বেঁচে গেল দা ভাই কেডা করতে না আসে মারতে ঠিক নাই আর কই গেল সব এখানে একটা একটা নখ এখানে একটা নক একটা প্লেট দিল একটা একটা শেষ অলরেডি দুটো শেষ হয়ে গেছে আমাদের দুটো কিলো হয়ে গেছে এখান থেকে আসতে ও হো ভাই ডবল ভেক্টার ছিল না সিঙ্গেল ভেক্টর ओके फटाफट रिवाइव कर दो रिवाइव कर दो ओके अरे রিভাইভ করে দিতে নক হয়ে গেছে আমাদের একটা তো তুমিও রিভাইভ করো দেখি কেউ আসছে নাকি রে থমসম নেওয়া এখনো রিভাইভ দেয়নি কখন দিবে রে ভাই রিভাইভ চলো কেউ আসছে কেউ কেউ কেউ ওকে একটা নক Triple kill. ও রে ভাই চার্জ দেওয়ার স্টাইল দেখো তো নিচে মানে এখনো ম্যান আছে আরও ঘুরপাক আছে দেখো একটা নখ দিয়ে দিয়েছে গ্রেনেড ওয়াল দিছে ভাই সেই মাপের একটা গ্রেনেড তবে নখ হওয়ার কথা দু এক আড্ডা ওকে একটার অধিক নখ হয়েছে দুটা নখ হয়ে গেছে অলরেডি দেখছি তো যাও কি যাবে নাকি উটিক যাও যাও যাও আবে নেহি গাই ওয়ালটা ফাটাই নেই প্রথমে এন্ড দুটো নৌকা আছে রিভাইভ যেগুলো সমস্যা দেখা যাক এখানে দুটো আছে তো ল্যান্ডম্যান আবার করেছেন যে লোকে ডাকি দেখো একটা নখ দিয়েছে তো ওরা ফাট করে আমি সিঙ্গে লাগে নিয়ে পড়ে তো কই আছে কই হে দেখো এখানে আছে নখ দিয়েছে আমাদের একটা পুরি ভাই ভাই ভাই ওহো তো চলো আমাদের এখানে অলরেডি ছটা কিল হয়ে গেছে অ্যান্ড পিকের পুরো মানে পিকে অল ক্লিয়ার হয়ে গেছে মানে এখানে আর মিনিমে নাই তো চলো আমরা এদিকখানে মানে লুটপাট দিব আশেপাশে দিকে ঘুরে যেতে হবে তো আমাদের দুটো নখ হয়ে আসছিল মানে নখ বলে একদম শেষ হয়ে গেছে ওই দুটোকে রিভাইভ দিতে যাবো আমরা সামনের দিকে তো ম্যান সামনে যত সম্ভব সামনে একটা দেখা গেছে আর উঠে উঠে উঠে আর এটা গাছে বাড়ি লাগেছে ওয়াল নাই যথেষ্ট ভাই একটা মাত্র ওয়াল আছে অ্যান্ড সামনে ওই ব্যাকআপে দাঁড়িয়ে আছে তো বারো হবে না মানে ওই ওই স্কাইলার মারছে রে ভাই এখানে তো আমার চলো যা হয় হোক হয় নাই ওকে ওকে ওকে শেষ তো ভাইয়া কেমন আছো তো চলো দুটো ল্যান্ডম্যান রেখে দিলাম দাম দাম ও ভাই আমার সাতটা কিলো অলরেডি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি চিপ পেয়ে গেছে আমরা পটেটো চিপ তো ওটা ডিজাইভ দিয়ে এখান থেকে উঠে আসতে দেখি এখান থেকে একটা ম্যান আরে না তেমন ড্যামেজ খায়নি যত সম্ভব এখন কই আছে এমনি কি বাইরে হয়েছে না ওখানেই আছে এখনো বের ও ভাই এখানে ও চলো এটা শেষ হয়ে গেছে বের হতে যায় হতে পারে নাই তো এমপি ফোরটা নিয়ে নিই হ্যান্ডলের আমার আটটা কিল হয়ে গেছে এখনও দশটা কিল করতে হবে তো চলো দেখা যাক আর কেটা কোথায় আছে এখানে উপর দিকে দুই তিনটা উঠছিল দেখলাম নিচ থেকে তো কই গেল এগুলা হ্যাঁ দেখো উপর দিয়ে তিনটা উপরে সম্ভব ওহো মানে স্টারের স্টার থাকলে হেডশট ভালো করবে পিক্সামাইটে মানে হেডশটে বলতে দেয় না সহজে তো চল উপরে এখনো একটা আছে উপরে কই ওই বাই বাই বাই বাই অবস্থাটা দিছে কি চলো দেখা যাক আগে কিলটা পায় নাকি সেটা দেখে নি তো এলে উঠে গেছে দেখতে পাচ্ছি গ্যানেটে যদি কিলটা হয় তাহলে হলো আর না হলে তো গেল <clears throat> আর ড্যামেজ খেলো না তার মানে কই আছে এই দেখো লাও <clears throat> আমার কাছে থেকে গ্যানেট খেলো না কিন্তু ওখানে যা ঠিকই মারা গেল তো আরে না নিশ্চয় এটা আমার আমার ম্যানের কিল ছিল মনে হয় তো লুটটাকে একটু কিছু লুট করে নি ওয়াল খুব কম ভাই ওয়াল ছাড়া খেলা হবে না ওকে তো গাড়ি না কে কোথায় গাড়ি দেখো অলরেডি গাড়ি নিয়ে আসছে তো আমাকে আসো আসো আসো আসো আসো ভাইয়া ও গেছে গাড়ি শেষ এখনকার আবার লুটগুলো মানে দিছে পিছও নেই এখন তো না আগারিক গেম ছিল তখন লুটগুলো ছিল পিছনে মানে রেয়ার কিছু আসতো না তো এখানে দেখতে পাচ্ছি উপর থেকে পিলার নামছে অ্যান্ড ওখান থেকে মানে জোন টান দেবে তাই সব সেফ জোন আসার জন্য উপর থেকে নামছে জোন টান দিয়ে দিয়েছে অলরেডি দেখা যাচ্ছে <clears throat> তো আমার অলরেডি দশটা কিল হয়ে গেছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি একটা নামছে তো এই ভাই স্কেলার যাওয়া আশা করছে তো দেখা যাক এই কিলটা পাই নাকি তো এখানে স্কেল থাকলে আমিও আর আমি ওয়ার্ল্ড ফাটাতে পারতাম কিন্তু স্কেলার নাই কেক একটা নিয়ে আসছে তাই ওয়ার্ল্ড ফাট গুলি করেই ফাটা যাচ্ছে তো দেখ কই এখন কি আছে ওখানে কই আরে সি মানে রেড ডোর একটু ধরছিল কিন্তু ফায়ার বাটনে সাপ লাগে নাই কই গেল হ্যালো কাহা গায়ে भाई तुम कहाँ चला गया भाई तो चलो यहाँ पर आ रहा है बाहर बंदा नॉक हो गया जोन पे तो हम Killing spree! <clears throat> তো এনিমেন্টাস জোনে নক হয়ে গেছিল আমি কিলটা খালি কনফার্ম করে কিলটা নিয়ে নিয়েছি তো এখানে ডবল ডোরে যেটা ছিল ওটা কি আসছে নাকি ওখানে বড় বাড়িতে গেছে তো দেখা যাক ও কিলটা পায় নাকি আগে সেই জন্য যেতে হবে কেননা জোনে থাকা যাবে না এই টাইমে তো দেখা যাক আমাদের কিল কয়টা হয় আর কোন জায়গায় যেতে পারি তো কই গেল এখানে দেখা যাচ্ছে একটা হেডশট এটাই ওকে একটা ওয়ান ট্যাপ না স্কুল বাড়ি স্কুল বাড়ি বলে বড় ভাই দোতলাতে একটা থার্ড কথা ওকে একটা আছে শেষ <coughs> তো আমার তেরোটা অলরেডি কিল হয়ে গেছে তো দেখা যাক এখনো পাঁচটা কিল করবো তো এই বাড়িতে ভিতর তো ম্যান থাকতে কনফার্মে দেখো উপরে ফাইট চলছে অলরেডি अरे सी सी सी किया मार घटिया ओरे रे रे रे कोथा है भाई कहाँ <clears throat> तो गैंटा के ढूंढते भी तो रे जाएगा जाओ जाओ जाओ कोमा शाला रामर गैंट आमी मर गए से कोई गलो भाई कोई गलो मैन बेर होए ना क्या कहाँ हो तुम ब्रो कहाँ हो কি রে ভাই কই গেল এগুলা <clears throat> এতক্ষণ দুই তিনটা দেখ না এখন কেউ নাই <clears throat> গোড়ার ভিতরে তো ভাই এমপি ফোর্টি রেডি পারছি না মানে বডি মেরে নফত উপরে আরে সি Killing spree! এটা কোনো হেডশট মানে এই গানের একটা হেডশটের গিলিসাইজ জন্য মার খাতে হয় মানে ওয়ান টাইপের কোনো খোঁজে না একদম লেদর মার্কা মার হয় তাকে বলে তো এখনও ম্যান এলাইভ আছে দেখতে পাচ্ছ বারোটা অ্যান্ড আমি কিল করে ফেলেছি অলরেডি চোদ্দোটা কিল হয়ে গেছে আমার আর এখনও এগারোটা ম্যান এলাইভ আছে তো দেখা যাক এখানে একটা আছে এটা কিল হয় না হয়ে গেছে তো আসলে এমপি ফোর্টিতে খেলতে গেলে মানে একটু অধিক ড্যামেজ দিতে হয় যে দুশো এইচপি থাকে দুশো এইচপি দুশো ড্যামেজে কিছুই হয় না এমপি ফোর্টিতে মানে হুড়াদমে মারতে হয় তারপরে কিল হতে পারে তো দেখা যাচ্ছে আর তিনটা ম্যান আছে অ্যান্ড uh, আমার পনেরোটা কিল হয়ে গেছে তো এই তিনটাকে আমি মারবো সরাসরি ওকে ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপটি মানে বডিতে হয়েছে আর কি হেডশটটা মারিনি বডিতে ওয়ান ট্যাপ হয়েছে তো এখানে ওর ভাই ওটা শুয়ে আছে কোন জায়গায় আমি তো ভাবছি লুট বাক্স ভিতরে একটু ঢুকেছে হ্যাঁ লাস্ট ওয়ান নিচে তো দেখা যাক নিস্কারটা মারতে পারলে আমার আঠারোটা কিলো হয়ে যাবে তো আর নিচেরটা শুধু বেঁচে আছে আর আমরা চারটা দেখা যাক নিচে ডাক কই আছে ব্যাকআপে গেছে নাকি সে কোথায় কোথায় চলো বাই বাড়িতে তো আমাদের ম্যাচ আঠারোটা কিল করলার বুয়া হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন তো দেখা হচ্ছে আমাদের পর ভিডিওতে তখন ভালো থাকো টেক কেয়ার খোদা হবে